আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে গুগল ডিসপ্লে ক্যাম্পেইন বা ডিসপ্লে অ্যাড কীভাবে দেয় সেটা আমরা আজকে শিখব তো এর আগের ক্লাস এর আগের যত ক্লাসগুলো ছিল সবগুলো ক্লাসে আশা করি আপনারা ফুলভাবে দেখেছেন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি আগের ক্লাসগুলো যদি না করে থাকেন তাহলে কিন্তু এই ক্লাসটা করলে আপনার কিছু সমস্যা হতে পারে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনারা আগের ক্লাসগুলো দেখে আসেন তো আগের ওইখানে মোটামুটি keyword research Google search Google search campaign এগুলো সব শেখানো হয়েছে আজকে আমরা শিখব হচ্ছে Google display ad campaign Google display ad campaign জিনিসটা কি যদি এটা আমরা দেখি তাহলে আমরা আমরা চলে যেতে পারি প্রথম আলো ডট কম প্রথম প্রথম আলো লেখলেই প্রথম আলো ডট কম লিখলে আমরা ওয়েবসাইটটা পেয়ে যাব এখানে আসব আসার পরে আমরা যেটা দেখতে আসছি সেটা হচ্ছে ডিসপ্লে মানে আমাদের ডিসপ্লে যে অ্যাড ক্যাম্পিংটা রান করব সেটা দেখব কিভাবে ঠিক আছে সেটা কোথায় শো করে বা কি ধরনের হয়ে থাকে কীরকম টাইপ হয় মানে দেখতে কীরকম হয় সেটা দেখার জন্য কিন্তু আমরা প্রথম আলো ডট কমে এখানে আসছি এখানে একটু আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখেন একটা লেখা আছে বিজ্ঞাপন দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন আপনারা এখানে দেখেন বিজ্ঞাপন দেওয়া আছে গুগল অ্যাডস মানে এটা হচ্ছে গুগলে অ্যাডস দিতেছে ঠিক আছে গুগল এটাই হচ্ছে ডিসপ্লে অ্যাড আমরা বলে থাকি মানে ওয়েবসাইটের বিভিন্ন একটা ওয়েবসাইট বা যেখানে মানুষজন মানে ট্রাফিকরা বেশি থাকে সেখানে তারা যদি গুগলের সাথে কানেক্ট হয় বা গুগল পার্টনারশিপের সাথে যারা যদি জয়েন করে বিনিময় তাদের ওয়েবসাইটে গুগল বিজ্ঞাপন দেখাবে এই বিজ্ঞাপনটা মূলত আমরা দিয়ে থাকি যেটার কারণে তাদের ওয়েবসাইটে মানুষজন দেখে যদি ক্লিক করে সেখান থেকে তারা একটা আর্নিং করবে বা আমরা আমাদের কাছ থেকে প্রতিটা ক্লিকের জন্য গুগল টাকা কেটে নেবে বিনিময় এই টাকাগুলো গুগল কিছু রাখবে আর কিছু এই প্রথম আলো ওয়েবসাইটকে দিয়ে দিবে এই যে দেখেন এখানে একটা অ্যাড দেখতেছি সেটা হচ্ছে গুগল অ্যাড বা গুগল ডিসপ্লে অ্যাড তো এরকম হয়ে থাকে আবার এই যে পাশে দেখেন একটা সাইজ দেখা যাচ্ছে লাভ পারতেছে <laughs> ঠিক আছে এটা বিল মানে বাড়ি বিক্রি করবে মেবি প্রজেক্ট আছে সেটা এরকম দেখাচ্ছে এই একটা ব্যানার অ্যাড আছে ব্যানার ওকে মানে ব্যানার অ্যাডের অনেক ডিজাইন আছে এই যে একটা ব্যানার অ্যাড দেখা যাচ্ছে দেখছেন মানে বড় করে দেওয়া আছে এই একটা ব্যানার অ্যাড আছে আরও দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখানোর জন্য আমি দেখি আরও একটু স্কল করে নিচের দিকে আসি কীরকম হয় এই যে একটা নিচের দিকে ব্যানার অ্যাড শো করতেছে দেখছেন এটা হলো অ্যাড এটা কেটে দিই মানে এই ওয়েবসাইটের ভিতরে শুধু অ্যাড আর অ্যাড ইনফরমেশন আছে দেন অ্যাডগুলো এখানে শো করতেছে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আশা করি গুগল অ্যাড বা ডিসপ্লে অ্যাড আপনারা বুঝতে পারছেন ডিসপ্লে অ্যাডটা কীরকম হয় বা কেমন দেখতে হয় এটা ওয়েবসাইটের ভিতরে সহজ বাংলা যেটা বলা হয় ওয়েবসাইটের ভিতরে আমরা অ্যাড দিব মানে অন্যজনের ওয়েবসাইটের ভিতরে আমরা অ্যাড দিব আমাদের ব্র্যান্ড অথবা আমাদের বিজনেসের অ্যাড তো এটা আমরা দেখতে পাইলাম যে এটা কীরকম হয় বা এই বিজ্ঞাপনটা এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড তো আমরা যদি আমরা যেহেতু এই কাজটা শিখব শেখার পরে আমরা যেখানে কাজটা করব যেমন আমরা কাজ করি মূলত ফাইবার মার্কেট প্লেসে আপনারা যদি এখানে আসেন তাহলে একটু আমরা দেখি এখানে ফাইবার আসলাম আসার পরে আমরা যদি লিখি Google display Google display display Google display ad campaign একটু লেখলে দেখতে পাচ্ছেন যে এখানে সাজেস্ট করতেছে তারা এখানে মোটামুটি চার হাজার তিনশোটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে মানে শুধু গুগল ডিসপ্লে অ্যাড নিয়েই কাজ করতেছে আজকের ক্লাসটায় আপনারা ফুললি গুগল ডিসপ্লে অ্যাড সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পারবেন দেন শিখতে পারবেন এখান থেকে আপনারা চাইলে এই সার্ভিসটা শিখে ভালোভাবে শিখে একটু প্র্যাকটিস করে আপনারা কিন্তু ফাইবারের মার্কেট প্লেসে এই সার্ভিসটা দিয়ে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব এখানে একটু দেখেন এখানে ডিমান্ড কত চল্লিশ ডলার পঞ্চাশ ডলার পঁচিশ ডলার পঁয়ত্রিশ ডলার দেখছেন এটা কিন্তু গুগল গুগল কি ডিসপ্লে মার্কেটিং বা ডিসপ্লে অ্যাড আমরা বলে থাকি যদি এই ছেলেটাকে দেখি আমরা তিনি কি লিখতেছে দেখেন একটু আমরা গিকগুলো যদি দেখি I will set up Google Ads, display marketing campaign মানে কি তিনি ডিসপ্লে মার্কেটিংয়ের অ্যাড ক্যাম্পেইন করবে তিনি নিতেছে কীরকম একটু যদি আমরা দেখেন to audience list ad ads development campaign set up review report okay এটা কয় দিনের জন্য করবে পাঁচ দিনের জন্য তিনি পঁচিশ ডলার চার্জ করতেছে তো পঁচিশ ডলার নিচ্ছে যদি এ অ্যাড ক্যাম্পেইনটা যদি তিনি সাত দিন চালায় তাহলে তাকে পাঁচচল্লিশ ডলার দিতে হবে এবং এই অ্যাড ক্যাম্পেইনটা যদি তিরিশ চোদ্দো ডলার চালায় তাহলে তাকে পঁচাশি ডলার পে করতে হবে সবচেয়ে বায়াররা আমরা জানি যে সবচেয়ে বায়াররা স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিয়ে থাকে সবচেয়ে বেশি তো আমরা যদি এখানে অ্যাভারেজ হিসাব করি তো অ্যাভারেজ হিসাব করলে এখানে প্রায় চুয়াল্লিশটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল তিনি দিছে ক্যালকুলেটারে আমরা যদি যাই ক্যালকুলেটার এই ছেলেটাকে শুধু যদি আমরা হিসাব করি চল্লিশটা কাজ করছে পাঁচচল্লিশ ডলার করে চল্লিশ গুণন পাঁচচল্লিশ ডলার ওকে প্রায় উনিশশো আশি ডলার গুণন হচ্ছে পঁচাশি টাকা বর্তমানে ডলার প্রায় এখানে এক লক্ষ আষট্টি হাজার টাকা ইনকাম করছে কতদিনে একটু আমরা দেখি যদি ২০১৯ দিকে আছে কিন্তু তিনি কিন্তু আরও কাজ করছে নব্বইটা প্লাস রিভিউ আছে তিনি কিন্তু অনেকটা কাজ করছে শুধু ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের এই গিক থেকে তিনি কিন্তু প্রায় আমরা যদি দেখি এক লক্ষ মানে আষট্টি হাজার টাকা ইনকাম করছে শুধু একটা গিক থেকে তার কিন্তু এরকম গিক আরও আছে যদি আরও যদি আমরা দেখি এই একজন ছেলে আছে এটাও মোটামুটি ভালো করছে এই একজন ছেলে পঁচিশটা কাজ করছে দেখেন এখানে যদি আমরা ভালো করে দেখি অনেক সেলার আছে যারা শুধু এই সার্ভিসটা দিয়েই ফাইবার থেকে ভালো টাকা আর্ন করতেছে এবার আমরা অনলাইনতে দেখি কতজন থাকে দেখেন অনলাইনতে ছয়শো মানুষ আছে এখানে যদি আপনারা কাজ করেন খুব দ্রুতই কিন্তু আপনারা ফার্স্ট পিস্টে চলে আসতে পারেন এই ডিসপ্লে মার্কেটিংয়ের কাজটা শিখে বা গুগলের এই কাজটা শিখে মানে আপনারা প্রতিটা গুগলের প্রতিটা সার্ভিসই কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন তো আরেকটু যদি দেখেন আপনারা Google display ad campaign okay Google display ad Google display ads okay ক্যাম্পেইনটা কেটে দিয়ে আমি এবার ডিসপ্লে অ্যাড লিখে দেখি আসি কিনা তো দেখেন আরও কমে আসলো দেখেন পাঁচ হাজার আসলো কিন্তু এখানে কেউ কেউ আছে ডিসপ্লে ডিজাইন করতেছে এটা লাগবে না এই ছেলেটা এখানেও র্যাঙ্কিংয়ে আছে গুগল আইল গুগল ডে মানে ডিসপ্লে অ্যাডস এক্সপার্ট এখানে ব্যানার ডিজাইন করতেছে এখানে সবাই কিন্তু কম বেশি কাজ পাচ্ছে আর প্রতিটা কাজের কিন্তু ডিমান্ড অনেক বেশি কেউ কেউ আছে আবার পাঁচ ডলার সার্ভিসও দিতেছে এখানে <laughs> আছে কিছু কিছু মানুষ আছে দাম মার্কেট প্লেস আসলে নষ্ট করে ফেলতেছে তো এখানে ব্যানারের ব্যানার ডিজাইন ডিজাইনটাও দেখাচ্ছে আপনি চাইলে এই কাজটা নিয়ে কিন্তু মোটামুটি এখানে সার্ভিসটা লঞ্চ করতে পারেন যাই হোক আমরা আপনাদের এতক্ষণ মূলত একটু আইডিয়া দিলাম যে আসলে কাজ করা সম্ভব কিনা এখানে কিন্তু অনেক মানুষ কাজ করতেছে আর এখানে কিন্তু একদিনের কেরিয়ার না এটা শিখে আপনি ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার এগুলাতে কিন্তু ইজিভাবে সার্ভিসগুলো দিতে পারবেন শুধু এইগুলা শিখে একটা সার্ভিস শিখে মাসে কিন্তু বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করা একদম ইজি তো যাই হোক আমরা দেখলাম এতক্ষণে যে কিভাবে মানে কোথায় ডিসপ্লে কীরকম হয় বা ডিসপ্লে অ্যাড কোথায় শো করে এবং কি এবং কি এই কাজগুলো কোথায় পাবো সেটাও কিন্তু আমরা ইতিপূর্বে দেখে ফেলছি তো এবার সরাসরি আমরা চলে যাব মূল কাজে ওকে আমরা এতক্ষণে দেখলাম আমরা এখন মূল কাজে ফিরে চলে যাই তো আমরা গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন করতে আমাদের যেটা যে যে জিনিসগুলো আমাদের সবচেয়ে প্রয়োজন বা বায়ারের কাছ থেকে আমরা যে জিনিসগুলো সর্বপ্রথম নিয়ে কাজটা শুরু করব সেই জিনিসগুলো আমি একটু লিখে রাখি বা রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট বাইরের কাছে এটা আমাদের রিকোয়ারমেন্ট থাকবে এই কাজ এইগুলো দিলে আমরা কাজটা স্টার্ট করব তো প্রথমে আপনারা নেবেন একটা সুন্দর একটা ওয়েবসাইট নেবেন ওয়েবসাইট লিঙ্ক নেবেন আশা করি বুঝতে পারছেন ওয়েবসাইট লিঙ্ক লাগবে এই কাজটা করতে তৃতীয় নাম্বারে লাগবে হচ্ছে আপনার তৃতীয় নাম্বারে লাগবে হচ্ছে আপনার কিওয়ার্ড কিওয়ার্ড তিন নম্বরে লাগবে হচ্ছে আপনার targeted location targeted location location চার নম্বরে লাগবে হচ্ছে আপনার ইমেজ নিতে পারেন ইমেজ এগুলো বায়ার আপনাকে দিবে তৈরি করে আপনার শুধু কাজ অ্যাডভাইস দেওয়া ঠিক আছে বাকি সব কন্টেন্ট বায়ার কালেক্ট করবে ইমেজ ডেসক্রিপশন আর হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের ম্যানেজার অ্যাক্সেস এটি হলে আপনি মোটামুটি কাজ শুরু করে ফেলতে পারবেন খুব ভালোভাবে কাজগুলো করতে পারবেন আশা করি এর বাইরে আর কোনো কিছু লাগবে না আপনাদের তো এগুলো হলে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন এগুলা যখন আপনি বাড়ির সাথে কথা বলবেন এই কাজটা নেওয়ার আগে এগুলো নিয়ে রাখবেন এগুলো নিয়ে রাখলে আমরা কাজটা শুরু করতে পারবো তো আমরা আমরা চলে গেলাম গুগলের অ্যাডস অ্যাকাউন্টের এই জায়গায় অবশ্য কীভাবে আসতে হয় আবার যদি আমরা আপনাদেরকে দেখাই আপনারা চলে আসবেন লিখবেন এখানে ads dot Google dot com ads dot Google dot com এটা লিখলে ইন্টারে চাপ দিলেই চলে আসবেন আর এই ক্লাসটা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের প্রথম ক্লাসটা করেন গুগলে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা দেখতে পারবেন তো যাই হোক আমরা অনেক কথা বললাম এখন আমরা এখান থেকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করব তো এখানে আমি লিখে ফেলি আমি যেহেতু এখানে চাচ্ছি না আমার এই অ্যাকাউন্টে অ্যাড রান হোক আমি এই অ্যাকাউন্টে আমার অন্য একটা মানে অন্য একটা অ্যাকাউন্টে আমি চাচ্ছি যে অ্যাডটা রান হোক বা অ্যাডটা রান করি হয়তো আমার আরও কয়েকটা অ্যাকাউন্টে অ্যাড চলতেছে সমস্যা হতে পারে তো আমার সেফটির জন্য আসলে এটা করা হলো ডট মাইন্ড ঠিক আছে তো তো আমরা ফার্স্ট টাইমে অ্যাড রান করার জন্য এখানে চলে আসব এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনাদের করে ফেলতে হবে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট করতে হয় তো আমরা চলে আসবো ডাইরেক্ট ক্যাম্পিনে ক্যাম্পেইন আমরা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এবার আমরা ক্যাম্পিনে চলে আসলাম এটা হচ্ছে ক্যাম্পেইনের ড্যাশবোর্ড এখানে আমরা যদি কোনো ক্যাম্পেইন রান করি তাহলে আমরা এখানে দেখতে পারবো তো এবার চলে আসি প্লাস আইকন প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে পরে আমি বললাম এই অ্যাকাউন্টে আমি করতে চাচ্ছি ওকে আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম আপনাদের ক্ষেত্রে হয়তো প্লাস আইকন ক্লিক করলেই আমাদের সেকেন্ড স্টেপে নিয়ে আসতে পারে এরকম স্টেপ এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ এখানে নিয়ে আসতে পারে এগুলো অবশ্য সবাই জানেন আমরা যেহেতু ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন রান করব সেক্ষেত্রে আমাদের এগুলোর কোনো কিছু প্রয়োজন নাই বাইরের উদ্দেশ্য হচ্ছে মূলত তার প্রোডাক্ট মানুষের সামনে শো করা মা ট্রাফিক প্রয়োজন তো এটা অবশ্যই এটার জন্য আমাদের এই অ্যাডটা দেখানো উচিত এখান থেকে যদি ওয়েবসাইটের ভিতরে শো করে বা কোনো আমি প্রোডাক্ট বা কোনো কিছু যদি আমি প্রয়োজনীয় কোনো কিছু ছাড় দেই যদি সেটার বিনিময়ে যদি আমি এই ওয়েবসাইটগুলোতে যদি আমি ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন করি এখান থেকে সেল হতে পারে কিন্তু এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আপনার ব্র্যান্ডটাকে মানুষের সামনে উপস্থাপন করা তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসবে সেকেন্ড স্টেপ এখানে কি দিবেন আপনি ভিডিও অ্যাড দেবেন না ডিসপ্লে অবশ্যই আমরা ডিসপ্লে দিব যদি কারো অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে আপনারা ভিডিও দিতে পারেন আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য নাই এখানে দেখেন reach and engagement view on YouTube and এটা হচ্ছে ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য ঠিক আছে এটা লাগবে না আমরা শুধু ডিসপ্লে অ্যাড দিব ডিসপ্লে এখানে অ্যাডটা দেওয়ার পর ধরেন আমি আমার ওয়েবসাইটের অ্যাড দিব ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে এটা তো আমি চাচ্ছি এই ওয়েবসাইটের এই অ্যাডটা আমি দিতে চাচ্ছি তো যখন আপনারা প্রথম এটা সিলেক্ট করবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করার পর আপনারা সেকেন্ডে আসবেন হচ্ছে ডিসপ্লে অ্যাডের অপশনটা ক্লিক করে এখানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন যেমন আমরা প্রথমে ওয়েবসাইটের লিঙ্কটা চাইছিলাম বাইরের কাছ থেকে এটা এখানে দেওয়ার পর এখানে অ্যাডের ডিসপ্লে অ্যাড ক্যাম্পেনের নাম আপনি যে অ্যাড ক্যাম্পেন রান করতেছেন সেটা আপনার মনের মতো করে একটা ই করবেন মানে নাম লিখবেন এটা কোনো কিছু ম্যাটার করে না আপনি আমি লিখে দিলাম ধরেন अपने इच्छा मुद्दे new life learning learning new life learning institute institute display डिस डिस्प्ले एड कैंपिंग ওকে আমি কিন্তু লিখে ফেললাম যে এটা কি আমার বড় ছোট কোনো ম্যাটার করে না আমি লিখে কন্টিনিউতে ক্লিক করে চলে আসলাম এবার আমরা কন্টিনিউ